বাংলাদেশের সঙ্গে দেশের সংযোগ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমিরের সংবাদের ইনস্টিটিউট থেকে আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আসিফ আমিরের সংবাদ সবসময় প্রবাসীদের সুখ দুঃখ এবং সফলতার গল্পগুলো তুলে ধরে এবং সেই সাথে আমিরাত এবং দেশ বিদেশের বিভিন্ন খবরের খবরগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এখন দেখবেন খবরের বিস্তারিত আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ একজন সফল নারী উদ্যোক্তা সীমা ইসহাক এবং তার স্বামী ইসহাক শফি মাত্র অল্প কিছুদিন পূর্বে আজমানে স্পাইস হাউস রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট খুলে অল্প দিনের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন বলে জানান এই দুই উদ্যোক্তা এর পিছনে রয়েছে তাদের কঠোর পরিশ্রম তবে এবার কাস্টমারের চাহিদার কথা মাথায় রেখে আজমানে রাশেদিয়া আলখোর টাওয়ারের বিপরীতে কনফারেন্স হলরুম নিয়ে স্পেস হাউসের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে পর্যন্ত তো এই সিক্সটি থাউজেন্ড লোক আজকে সিক্সটি থাউজেন্ড ফ্যামিলিকে বাঁচাচ্ছে তো আপনারা আমাকে আরও দোয়া করবেন এই উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের consul general B M Jamal Hossain এবং তার সহধর্মিনী আবিদা হোসেন উপস্থিত ছিলেন এই পৃথিবীকে সুন্দর করেছে এই পৃথিবী বন্যাঢ্য হয়েছে বন্যময় হয়েছে সেখানেও নারী দিয়েছে সাহস শক্তি তার ভালোবাসা উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মালিকপক্ষ জানায় ছোট বড় যে কোনো অনুষ্ঠানের জন্য এবং ফ্যামিলিদের জন্য হল রুমের সুব্যবস্থা সেই সাথে খাবারের মানও সবসময় পূর্বের মতো ধরে রাখা হবে উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির আয়োজনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি মহিলাদের নিয়ে সংগঠন মম অ্যান্ড কিডস ক্লাবের সদস্যদের তৈরি বিভিন্ন হস্তশিল্প নিয়ে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে পাশাপাশি রাখা হয়েছে মা এবং শিশুদের ফ্যাশন শো এবং ছোট বাচ্চাদের নৃত্য পরিবেশন এ সময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন Abu Jafar Ismail Gani Chowdhury Sheikh Farid Ahmed CIP Nausher Ibrahim Osman Aflatun Ashad Hossain Hiru mom and kids গ্রুপের উপদেষ্টা আজগর চৌধুরী সহ কামাল হোসেন সুমন জাহাঙ্গীর আলম সিআইপি পাবেল আবু বক্কর মেহের রুবেল আব্দুর রহমান সহ আরও অনেকেই সীমা ইসহাক এবং গাজী সালমার পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সময় মম অ্যান্ড কিডস ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুন নেসা আমিনা কবির ওম্মে কুলসুম সাদিয়া হায়দার জিনিয়া নাচ রেখা মরিয়ম সেলিনা ভুঁইয়া মেহনাজ ফারজানা মুনমুন ইশিকা মাঝার শেরজুম তাহর জেরিন তামান্না মাহবুব সিদ্দিকা সহ আরও অনেকেই ভালোবাসার আপনি যদি আমাদের আমিরা সংবাদে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে অবশ্যই আমাদের সাথে থাকবেন এতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও আমাদের দেওয়া তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন আমিরাত সংবাদ সবসময় প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করে আমির সংবাদের যারা দর্শক রয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ